আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলো নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে মিষ্টি শপের আলোকে ভিডিও আর দেখতেই পাচ্ছেন প্রথমে আমি স্পিন করতেছিলাম তো স্পিন করার সময় আমার রেকর্ড করতে মনে নাই যেই কারণে ইনক্লোভিটরে যে এই বান্ডিলটা সেটা দেখানো হলো না তো আমি নেওয়ার সময়ই চিন্তা করলাম যে ভিডিও রেকর্ড করে সবাইকে দেখাই আর ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিওটি শুরু হয়ে যাক miljarder. পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর দেখতে পাচ্ছেন আমার লাখ সত্তর পার্সেন্ট আমি পেয়ে গেলাম তো প্রথমে আমি দেখিনি নিই ইন্টারফেসটা আমার এখানে তো দেখতে পারতেছি আমার ইলিট পাসটা নাই তো আমি মূলত ইলিট পাসের জন্য এই মিস্ত্রি শপটা ওপেন করছি আরও অনেক কিছুই কিনবো তো ওইগুলো আমি আর দেখাবো না কারণ আমার কাছে আপাতত ডায়মন্ড আছে একশো তিপ্পান্নটা তো আমি সুইচ করে নিলাম আর দেখতেই পাইলেন একশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে আমার ইলিট পাস নিতে হবে তো সাথে সাথে ইলিট পাসটা আমি নিয়ে নিলাম তো আমার ইলিট পাস মোটামুটি এই বছরে আটটা হয়ে গেল এ পর্যন্ত সবগুলো ইলিট পাসে আমি নিয়েছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেওয়ার্ড তো আমি মোটামুটি এখান থেকে গান স্কিন রকি প্যাড আর incubator voucher weapon royale voucher মোটামুটি কিনে নেব আর ব্যাকপ্যাকটাও খুব ভালো লেগেছে ব্যাকপ্যাকটা নিব তো দেখতে পারলেন আর বিশেষ করে জাস্টিন বিবারের যেই ড্রেসটা ড্রেস আপটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই দেখতে পাচ্ছেন ড্রেসটা আমার এতটা ভালো লাগে নাই এতটা রেয়ারও মনে হচ্ছে না আর ভালোবাসা থাকবে এখন আমার এডিতে মাত্র চৌচল্লিশটা ডায়মন্ড আছে তো দেখতেই পেলেন নিলাম আর এখন ইলিট পাসের যেই রেওয়ার্ডগুলো সেগুলো নিতে হবে এবং নিচ্ছি আপনারা দেখতে থাকুন তো প্রথমেই মেয়ের ভান্ডিলটা পেয়ে গেলাম এটা আমি ওপেন করবো না আপাতত ওকে ওকে ওকে আরও একটি লুট বক্স পেলাম সাথে দশটা ফ্র্যাগমেন্ট সাথে আরও একটা প্যাক একটা ইমোট পেলাম দারুণ একটা ইমোট আর ছেলের বান্ডিলটাও পেলাম সাথে পাঁচটা বক্স আর ভালোবাসা থাকবে আমার সাবস্ক্রাইবারদের প্রতি যারা আমার আমাকে এত কষ্ট করে সাবস্ক্রাইব করেন এবং ভালোবাসা দেন সাথে আমার ভিডিওগুলো দেখেন দয়া করে সবাই শেয়ারও করবেন ভাই ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন ভিডিওগুলো আর দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ লিড পাসের যে মিশন সবগুলোই কমপ্লিট আর ডেইলি মিশনগুলো আমার কমপ্লিট হয়ে যাবে আর সবার কাছে একটা অনুরোধ ভাইয়া আমাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিক দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আর মূলত হলো কমেন্ট না করলে লাইক না দিলে নতুন একটি ভিডিও বানানোর চেষ্টা বা আপ্রাণ যেই একটা অনুভূতি সেটা থাকে না তো ভালোবাসা থাকবে আমার সাবস্ক্রাইবারদের প্রতি আবারও ভালোবাসা থাকবে কারণ তারা অক্লান্ত পরিশ্রম করেই আমাকে সাবস্ক্রাইবগুলো করে আমাকে আজকে এই পর্যন্ত এনে দিয়েছে এবং সবার সবার কাছে রিকোয়েস্ট যাতে সবাই